আসসালামু আলাইকুম মদিনা টয় আসতে হলে সর্বপ্রথম আপনাকে চকবাজার ঢাকা চকবাজার আসতে হবে চকবাজার এসে সোলেমান ও মদিনা আশিক টাওয়ারের পাশেই সোলেমান টাওয়ার সোলেমান টাওয়ারের অপোজিট সাইড বা অপোজিট রোডেই সরিঘাটের রোড এই রোডেই আপনার মদিনা টয় এই রোডে কিছু দূর এগিয়ে গেলে দেখতে পাবেন ডিজিটাল ব্যানারে দেখা যাচ্ছে মদিনা টয় লেখা আপনি একটা বিল্ডিং পরেই পেয়ে যাবেন মদিনা টয় ডিজিটাল ব্যানারে দেখা যাচ্ছে মদিনা টয় লেখা এখানে একটু দূর হেঁটে আসলেই বা একটা বিল্ডিং পরে হেঁটে আসলেই আপনি উপরে দোতলার দিকে দেখতে পাবেন ডিজিটাল ব্যানারে মদিনা টয় লেখা আপনি মদিনা টয় যে লেখার সেটার বরাবর আপনি নিচতলায় একটা সিঁড়ি দেখতে পাবেন আপনি সিঁড়ি দিয়ে দোতলায় উঠলেই হাতের বাম পাশে আপনি পেয়ে যাবেন মদিনা টয়ের বিশাল শোরুম এই শোরুমে আপনি দেশি এবং চায়না খেলনা কম দামের মধ্যে পাইকারি পেয়ে যাবেন আপনারা যে কোনো সমস্যা হলে তারপর আপনারা গুগলে সার্চ দিয়েও মদিনা টয়ের লোকেশনটা দেখতে পাবেন সবাইকে মদিনা টয়ের স্বাগতম আমাদের এখানে দেশি ও চায়না খেলনা পাইকারি মূল্যে পাওয়া যায় ঠিকানা চৌত্রিশ সোয়ারিঘাট চকবাজার ঢাকা